আসসালামু আলাইকুম viewers welcome back to my channel women's world আজকে দেখব অ্যাকনে পিম্পলসের প্রবলেমে যারা আছেন তাদের জন্য খুবই উপকারী একটা ফেস প্যাক আসুন দেখে নিই এটি তৈরি করতে কি কি প্রয়োজন হয় এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতা আমাদের স্কিনের জন্য অনেক উপকারী স্পেশালি যাদের একনে এবং এর প্রবলেম আছে তাদের জন্য এটা অনেক কার্যকরী একটা হার্বাল কন্টেন্ট তো এই পুদিনা পাতাকে আমি প্রথমে অল্প পানি দিয়ে শিলপাটায় বেটে নিয়ে জাস্ট এর জুসটা ছেঁকে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডারও করতে পারেন কিন্তু ব্যালেন্ডারে করলে একটু পরিমাণে বেশি করতে হয় আপনারা পুদিনা পাতা দিয়ে সামান্য পানি দিয়ে আপনি ব্যালেন্ডারে এই জুসটা তৈরি করে নিতে পারেন তো বেশি করে যদি জুস আপনারা তৈরি করেন তো সেক্ষেত্রে আপনি ফ্রিজে টেস্টর করতে পারেন জাস্ট ইউজ করার টাইমে আপনি বের করে নেবেন ওকে এখন ইউজ সম্পর্কে বলি এক নম্বর প্রসেস হচ্ছে এই জুসটাকে আপনি ডাইরেক্ট এভাবেও কটনের সাহায্যে আপনি লাগাতে পারেন কটন দিয়ে লাগিয়ে নেবেন ফেসে তারপর পনেরো থেকে বিশ মিনিট রাখবেন দেন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন তারপরে হচ্ছে দুই নম্বর প্রসেস এই পুদিনা পাতা জুসটার সঙ্গে আপনি সামান্য লেবু রস মিশিয়ে সেমভাবে কটন দিয়ে লাগিয়ে পনেরো বিশ মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন তিন নম্বর প্রসেস তিন নম্বর প্রসেসটা হচ্ছে পুদিনা পাতার যে জুসটা আমি এখানে তৈরি করেছি এই জুসটা দুই চামচের মতো নেবেন আর এক চামচ মুলতানি মাটি পাউডার নেবেন দুটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করার পরে এটা আপনি মুখে লাগিয়ে ২০ মিনিটের মতন ওয়েট করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলবেন এটা উইকে তিন দিন করার ট্রাই করবেন দেখবেন স্কিনের অ্যাকনে এবং পিম্পলসের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ কারণ এই পুদিনা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের অ্যাকনে এবং পিম্পলস থেকে স্কিনকে সুরক্ষা দেয় অনেকটা বডিগার্ডের মতন কাজ এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এক রাতে একনে প্রবলেম অনেকটা সলভ করে দিবে মনে করুন আপনার একনে কিংবা পিম্পলস আপনার ফেসে একটা হয়েছে তো তখন আপনি পুদিনা পাতাটাকে বেটে জাস্ট এর উপরে যে ব্রোন যেখানে হয়েছে ঠিক সেই জায়গায় হেলা পনেরো বিশ মিনিট না এটা ওভারনাইট রাখতে হবে আপনাকে ফুল ফেসে কিন্তু না জাস্ট একনি যে জায়গায় হয়েছে সেই জায়গায় রেখে এটাকে আপনি ওভারনাইট রেখে সকালে আপনি ওয়াশ করে ফেলবেন সকালেই দেখবেন যে ব্রোনটা অনেকটা ছোট হয়ে গেছে কিংবা অনেকটা কমে গেছে তো এভাবে পরপর কয়েকদিন ইউজ করলে ব্রোনটাও থাকবে না আর ওইখানে কোনো অ্যাক্নের স্পটও পড়তে পারবে না মানে প্রাইমারি স্টেজেই আপনি অ্যাকনেটাকে প্রিভেন্ট করে ফেললেন সবসময় মনে রাখবেন অ্যাকনে পিম্পলস এগুলো হয় বিভিন্ন কারণে ফুড হ্যাবিট প্রবলেম তো আছেই বাট পাশাপাশি যেটা হয় আমরা ফেসটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করতে হবে ময়লা স্কিনই কিন্তু অ্যাকনে এবং পিম্পলসের বাসস্থান আর প্রচুর পরিমাণে পানি খাবেন প্রতিদিন অন্তত পক্ষে দুই থেকে তিন লিটার পানি খাবেন এই তো ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন thank you so much for watching আল্লাহ হাফেজ